অ আ রসু দীর্ঘ রসু দীর্ঘ রি রি এ ঐ ও ও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন লাইনিং পেনে বাংলা পড়ে শোনাবো তোমরা সবাই আমার মতো দোয়া পড়ে পড়বা আমি এখন পড়া দোয়া বলে পড়ব চিদনি রহিম তোমাদের সর্বন্ন পড়ে শোনাবো Ah! Ah! Yoshoi! Yoshoi! Dirgoi! Dirgoi! Yoshou! Yoshou! Here go. আমার এখন লাইন টেনতে পড়া শেষ এখন আমি তোমাদের পড়ে শোনাবো সর্বনয় এগারোটি অ আ রসই দীর্ঘই রসু দীর্ঘ রি এ ওই ও ও অ আ